হয়ে এসেছে প্রায় আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার আসছে দেখো পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে এসেছে লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা দেব এক চামচ আদা বাটা দেব এক চামচ এবার এই সমস্ত মশলাগুলো কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব হাই ফ্লেমে এবার অ্যাড করছি আগে থেকে বানিয়ে রাখা মশলা দিচ্ছি এক বাটি টমেটো পিউরি এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে মশলা কষানো কিন্তু আমাদের এখানে রেডি তেল কিন্তু একদমই ছেড়ে দিয়েছে এবার অ্যাড করছি চিকেন আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি এবার চিকেনটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষাতে থাকবো হাই ফ্লেমে যতক্ষণ না চিকেনটা একটু মজে আসছে দেখো চিকেনটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে কষানোর পর দেখো তেল কিন্তু একদমই বেরিয়ে গেছে আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে দিচ্ছি প্রায় এক বাটি কুচনো ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা দিচ্ছি ধনে পাতাটা দিয়ে আমি আরও এটাকে কষাবো দশ মিনিটের জন্য পাতাটা দিয়ে চিকেনটা কষালে কিন্তু ধনেপাতা পুরোপুরি ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে কিন্তু চলে আসে এখানে চিকেন কিন্তু পুরোপুরি কষানো রেডি তোমরা চাইলে এই স্টেজে কিন্তু এটাকে নামিয়ে খেতে পারো বিকজ এই স্টেজে কিন্তু চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে বাট আমি একটু গ্রেভি চাইছি তাই আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি খুবই সামান্য প্রায় হাফ কাপের মতো চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব বাকি যেটুকু সেদ্ধ হওয়ার আছে সেটা সেদ্ধ হওয়ার জন্য তো আমাদের super easy village style chicken curry কিন্তু একদম রেডি রুটির সাথে কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে সাদা ভাত দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারো লিখে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা দেখা হবে নেক্সট ভিডিওতে